আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই নতুন একটা ইভেন্টের ভিডিও নিয়ে এটা হচ্ছে বিটিএসের যে হিজরা বান্ডিলগুলো আছে ওই বান্ডিলের বান্ডিল বের করার জন্য আমরা আসছি এই বান্ডিলটা নিতে আমাদের অনেক কষ্ট হলো দুই হাজার ডায়মন্ড খরচ করতে হলো আবার হ্যাঁ দুই হাজার কষ্ট আবার নতুন একটা ইভেন্ট শেষ করলাম যাক ইন্টোর পরে আমাদের ভিডিও আসবে verjaardag. পরে চলে আসলাম আবার আমরা ভিডিওতে ভালোবাসা সবার জন্য প্রথমে আমরা ডুও করে নিই তারপর আমাদের যে হিটিক্সের ডিজাবালিলের ক্রিস্টাল ওটা বের করবো আমি আমার অ্যাকসেপ্ট রিকোয়েস্টটা অফ করে নিচ্ছি আজকে দেখি কেউ আসে কি না দেখি আমার ভাই ত্রিপোলার ভাই আসে কি না যার ভিডিও আপনারা দেখছেন প্রথমেই আমরা একটা কাস্টম ম্যাচ খেলেছিলাম দুজনে ওইখান থেকে আর আচ্ছা আমরা ইভেন্টে চলে যাই তাহলে মকো স্টোরের ইভেন্ট এটা তাহলে মকো স্টোরে যাই স্টোরে আমি আগে সিলেক্ট করেছিলাম এখানে ক্রিস্টালের এটা সিলেক্ট করছি নয় ডায়মন্ড দিয়ে আমি প্রথমে মেরে দিলাম গান বক্স পেলাম একটা ব্যাগ দিই আবার উনিশ ডায়মন্ডের স্পিন উনিশ ডায়মন্ডের স্পিনে কী পাবো আবারও গান বক্স পেয়েছি এখন ঊনপঞ্চাশ ডায়মন্ডের একটা স্পিন আমরা পাবো উনপঞ্চাশটা এখন স্কিনে আমরা বিএসএসের স্কিন পেয়ে গেলাম কংগ্রেচুলেশন ওকে এখন একশো উনআশি ডায়মন্ড স্কিন এখন দিয়ে দিলে খুব ভালো হয়েছে কি প্রেগনেন্ট পাইছি যাক সমস্যা নাই আমরা এখন আবার মেরে দিই ডায়মন্ড রয়্যাল ভাউচার বুঝতে পারছি একশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই নিতে হচ্ছে প্রথম ক্রিস্টাল বিটিএস ক্রিস্টালটা নিয়ে নিলাম ব্যাগে চলে যাই আমার ব্যাগ থেকে আমি এখন রিমুভ করে দিই হ্যাঁ দেখি কী করা যায় বিটিএস আউটফিট স্পিন শুরু করে দিলাম আমাদের স্পিনটা এখন শুরু করব শুরু করে দিলাম ডোনার ডিস্টার্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দু তিন চার পাঁচ ছয় সাত দেখি দেখি কোনটা পাই দেখি কোনটা পাই দেখি কোনটা পাই ও মাই গড এটা কি পেলাম আমি খালি গায়ে এখন গরমের কাল তো এই জন্য খালি গায়েরটা পেয়েছি যাক আমরা আবার চলে যাই হ্যাঁ রমি সেকশনে দেখেন আমি অ্যাসেম্বলির বিএসএসটা যে পেয়েছি সেটা ইকুইপ করে নিই আমার বিএসএসের স্কিন ছিল না যাক আমি আবার চলে যাই ফ্যাশনে দেখাই আপনাদেরকে কাটবো যাক এখন আমার কাছে ডায়মন্ড আছে চার হাজার ছয়শো পঁচানব্বইটা ডায়মন্ড বিপিএসের একটা বান্ডিল বের করলাম ও কি ড্যান্স ও নাইস ড্যান্স ও nice nice short man nice short ও না শেষ এর জন্য বের হয়ে গেছে যাক সমস্যা নিয়ে বের হয়ে গেলাম আচ্ছা আমরা স্টোর থেকে কিছু কিনি নি দেখি দুই হাজার ডায়মন্ড খরচ করি গিফট সেকশনে না কাউকে দেবো না ক্রিয়েটস কিনি নি আমরা দেখি আর পঞ্চাশটা কিনি গাইস কি বলো দেখি পঞ্চাশটাই কিনবো ইনশাল্লাহ হ্যাঁ পঞ্চাশটাই কিনি তেরোশো ডায়মন্ড দিয়ে আমাদের হয়ে যাবে হ্যাঁ। কিনে নিলাম না এটা আমার কাছে বানিলা আছে ডায়মন্ড খরচা করে ফেললাম বিটিএস ক্রিস্টাল এটা ক্লিয়ার হয়ে গেল যাক ওকে আবার একটা বিটিএস এর বান্ডিল নিচ্ছি এবার আমরা কোন বান্ডিলটা পাবো সেটা দেখা যাক স্পিন মেরে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ও মাই গড গরমের কাল এর জন্য দুটা খালি গায়ে ড্রেস পেতে হলো পিটিএস এর শালা আমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে গেল ভালোবাসা সবার জন্য বান্ডিলটা কি দেখবেন না ভালোবাসা আবার দিয়ে দিই সবার জন্য সবাই আমাকে সাপোর্ট করেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এক হাজার সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়ে গেছে আমাদের কাস্টম কাস্টমে খেলার জন্য থাকবে এরপর থেকে আমরা লাইভে কাস্টম খেলবো সবাই চলে আসবেন এবং পঞ্চাশটা ক্রিয়েটস আছে এই যে নতুন বান্ডিল যেটা পেয়েছি সেটা হলো এটা এটার ড্যান্সটা নেভি জোস যাই হোক সবার কাছে অনুরোধ সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক দিবেন এবং ভালোবাসা সবার জন্য ধন্যবাদ সবাইকে